স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের চিত্রকর্মে হিমেলকে স্মরণ আগামীকাল থেকে শৈত্যপ্রবাহ কমবে আবার হতে পারে বৃষ্টি নোয়াখালী ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাবিতে ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্মরণে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে তার সহপাঠী সহকর্মীরা মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠে এই চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে সহপাঠী সহকর্মীরা নিহত হিমেলকে স্মরণীয় করে রাখতে নিজেদের চিত্রকর্ম জনসাধারণের দেখার উদ্দেশ্যে উন্মুক্ত করে রাখছে এছাড়াও হিমেলের তৈরি বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনীর জন্য রাখা হয় এই চিত্র প্রদর্শনী করার উদ্দেশ্য জানতে চাইলে চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী শাকিলা খাতুন বলেন মূলত এই প্রদর্শনীটি একদিন আগে করার কথা ছিল অনাকাঙ্ক্ষিত কারণে একদিন পিছিয়ে আজ করা হচ্ছে হিমেল একজন সাংস্কৃতিক অঙ্গনের নাগরিক ছিল সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক অঙ্গ সংগঠনের সাথে যুক্ত ছিল সে একজন চারুকলার শিক্ষার্থী হিসেবে তাকে স্মরণীয় করে রাখতে আজকের এই আয়োজন করা হয়েছে চারুকলা অনুষদের আরেক শিক্ষার্থী আলামিন ইসলাম রনক বলেন এখানে হিমেলের চিত্রকর্মের পাশাপাশি তাকে স্মরণীয় করে রাখতে সাধারণ শিক্ষার্থীদের করা চিত্রকর্মগুলো প্রদর্শন করা হবে দেশে শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে কমতে শুরু করবে কাল বুধবার থেকে শৈত্যপ্রবাহ না থাকলেও ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর আগে কয়েকদিন বৃষ্টিপাতের পর গত রবিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয় সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায় রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ জেলা ও সীতাকুণ্ড উপজেলা সহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন মঙ্গলবার থেকেই শৈত্যপ্রবাহের এলাকা কমতে শুরু করবে বুধবার থেকে শৈত্যপ্রবাহ কেটে গেলেও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিনি বলেন এবার শীত মৌসুমের শুরু থেকেই আকাশে মেঘ লক্ষ্য করা গেছে আবার মেঘ কেটে গেলে শীত বাড়ছে এবছর শীত মৌসুমে যে বৃষ্টি হয়েছে তা আগে দেখা যায়নি আবার হঠাৎই বৃষ্টি হঠাৎই শৈত্যপ্রবাহ প্রথমবারের মতো দেখা যাচ্ছে আবহাওয়ার এই আচরণগত পরিবর্তন আগের বছরগুলোতে দেখা যায়নি গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে গত চব্বিশ ঘন্টায় রাজশাহী বিভাগের আট জেলায় দুই হাজার দুইশো পঁচিশ জনের নমুনা পরীক্ষায় পাঁচশো তিপ্পান্ন জনের শরীরে করোনা ধরা পড়েছে পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার চব্বিশ দশমিক আট পাঁচ শতাংশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয় মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাক্তার নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে এক লাখ পনেরো হাজার ছয়শো পঁয়ষট্টি জনের এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় করোনা ধরা পড়েছে পাঁচশো তিপান্ন জনের এই একদিনে রাজশাহী জেলায় পাঁচশো উনচল্লিশ জনের নমুনা পরীক্ষায় একশো জনের করোনা ধরা পড়েছে এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার পঁচিশ দশমিক দুই তিন শতাংশ চাঁপাইনবাবগঞ্জে একশো বত্রিশ জনের নমুনা পরীক্ষায় একত্রিশ জনের করোনা ধরা পড়েছে এই জেলায় করোনা শনাক্তের হার তেইশ দশমিক চার আট শতাংশ নাটোরে সাতাশি জনের নমুনা পরীক্ষায় বত্রিশ জনের করোনা ধরা পড়েছে জেলায় করোনা শনাক্তের হার ছত্রিশ দশমিক সাত আট শতাংশ নওগাঁয় একশো জনের নমুনা পরীক্ষায় তেইশ জনের করোনা ধরা পড়েছে জেলায় করোনা শনাক্তের হার উনিশ শতাংশ পাবনায় ছয়শো জনের নমুনা পরীক্ষায় একশো জনের করোনা ধরা পড়েছে এ জেলায় করোনা শনাক্তের শতকরা হার ছাব্বিশ দশমিক আট ছয় শতাংশ নওগাঁ রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সাতবাড়িয়া এলাকায় মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার তাতারপুর সরকারপাড়া গ্রামের প্রণয় সরকারের ছেলে পিনাকি সরকার ও একই উপজেলার দরিয়াপুর শিবগঞ্জ গ্রামের খলিলুর রহমানের ছেলে শরীফুল ইসলাম পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান পিনাকি সরকার ও শরীফুল ইসলাম মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে একটি মোটরসাইকেল যোগে মান্দার ফেরিঘাট যাচ্ছিলেন সাতবাড়িয়া এলাকায় মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে ভুটভুটির চাপায় ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী শরীফুল ইসলাম ও পিনাকি সরকার আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি শাহিনুর রহমান নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট কার সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি মারা গেছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা জসিম ও চরজব্বর উপজেলার চরামান উল্লাপুর গ্রামের কিরণ চন্দ্র দাসের ছেলে জুয়েল চন্দ্র দাস মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা চর ওয়াবদা ইউনিয়নের দক্ষিণ ওয়াবদা এলাকার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহতদের উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোরে শৈত্যপ্রবাহ না থাকলেও কুয়াশা ও ঠান্ডায় নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীদের কাজের গতি নেই এতে করে তাদের কাজের অনেক ক্ষতি হচ্ছে বিলম্বে কাজে যাওয়ায় অনেক ক্ষেত্রে মালিকদের কথাও শুনতে হচ্ছে দিনমজুররা কুয়াশা ও ঠান্ডায় মাঠে ঠিকমতো কাজ করতে পারছেন না ফলে তাদের কাজে অনেক দেরি হচ্ছে শিক্ষার্থীরা জানায় শীতের কারণে অনেক বেলায় ঘুম থেকে ওঠায় লেখাপড়া ঠিকমতো চালাতে পারছে না ভ্যান চালক রিক্সা ও অটো চালকরা জানান কুয়াশা ঢাকা সকালে ভাড়া খাটার জন্য বের হলেও যাত্রী পাচ্ছে না